নির্মাণ করে দিবেন যেহেতু এখানকার উঠান মালামালগুলো যখন আমরা ঢাকা মহোদয় আর উপস্থিত আছেন ও উপস্থিত সকলকে মুজিবীয় শুভেচ্ছা

আমরা জানি আমার বান্দরবন বাজারে তার ব্যবসায়ী আছি অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিশেষ অতিবৃন্দ থেকে বিচ্ছিন্ন যেমনি নামা কালীবাদন টানছি আমি তো কাকুটা জায়গাটা রেখে দিয়ে হ্যাঁ রাস্তা Yes, 啊，就这样，就这样。